আসসালামু আলাইকুম আমরা এই লেসনে দেখব setting up planning the targeted audience of training the maximum output তো আপনাকে আপনার ওয়েবসাইটটি যেটাই হোক আপনার বিজনেস যেটা নিয়ে হোক ওইটার জন্য টার্গেট সেট করতে হবে আপনি কোন স্ট্র্যাটেজি আগাবেন কোন স্ট্র্যাটেজি ফলো করবেন তো চলুন এসিওর অনেকগুলো content marketing blog HTML keyword design strategy আপনাকে প্রথম প্ল্যান করতে হবে যে টার্গেটেড অডিয়েন্স কে আপনার টার্গেটেড কাস্টমারকে সাপোজ আপনি যদি বিউটি ক্রিম নিয়ে কাজ করেন আপনার টার্গেটেড অডিয়েন্স হবে কি আপনি যদি বিউটি ক্রিম লিখে আপনার বিউটি সোপ হয় তাহলে টার্গেটেড অডিয়েন্স হচ্ছে ফিমেল তো আপনার টার্গেট থাকবে কি ফিমেলের কাছে পৌঁছানো আপনার যদি কান কার রিলেটেড আপনার ওয়েবসাইট হয় তাহলে আপনার টার্গেটেড অডিয়েন্সকে হবে যার কাছে টাকা আছে এবং কি কার কেনার সামর্থ্য আছে এবং সে কার কিনতে পারবে এরকম টার্গেটেড পিপল থাকবে তো আপনার যদি এরকম আইফোন হয় তাহলে আপনার টার্গেটেড কার কোন পিপলরা ইয়ং জেনারেশন তো আপনাকে প্রথমে প্ল্যানিং করতে হবে যে আপনার টার্গেটেড অডিয়েন্সকে টার্গেটেড অডিয়েন্সকে টার্গেট করে আপনি মার্কেটিং করবেন এবং কি ম্যাক্সিমাম আউটপুটটা পাবেন আদারওয়াইজ আপনি ম্যাক্সিমাম আউটপুট পাবেন না ঠিক আছে যদি আপনি এখন আমার এই কার রিলেটেড ওয়েবসাইটের কি আমাকে এই কারের ওয়েবসাইটটার কি এসিও করতে দিয়েছে বা কি পেমেন্ট করতে দিছে প্রচারণা চালাইতে দিছে আমি কি করব আমি তো আমি কার রিলেটেড এই ওয়েবসাইটের মার্কেটিং করতে হলে আমাকে কি আমার টার্গেটেড অডিয়েন্স কি হবে আর আমি ফেসবুকে গেলাম তো এটা হবে কি তো এটা হচ্ছে যে আমার রিলেটেড আমার এই কারের রিলেটেড হচ্ছে কি টয়টা কোম্পানি টয়টা কোম্পানির এই ওয়েবসাইট ফেসবুক পেজটা আমি ফেসবুক দিয়ে বোঝাচ্ছি কারণ না হলে বুঝতে পারবেন না টয়টা কোম্পানি যখন আমাকে আমি যখন এই কারের ওয়েবসাইটে টয়টা কোম্পানি আমার রিলেটেড আর আমি রিলেটেড এখানে কি আমার কারের ওয়েবসাইটে পোস্ট করব তাহলে আমি টার্গেটেড অডিয়েন্স কীভাবে সেট করব টার্গেটেড অডিয়েন্স কীভাবে পাবো তো আপনার টার্গেটেড অডিয়েন্স সেট করতে হবে আপনার প্রোডাক্টের উপর আপনার কোন প্রোডাক্টের উপর কী কাজ করতেছেন ওই প্রোডাক্টের উপর কি বেসিস করে আপনার টার্গেটের অডিয়েন্স সেট করতে হবে দেন এবং আপনার রিলেটেড ওয়েবসাইটগুলো আপনার যা আপনি টয়টা কোম্পানি কার নিয়ে কাজ করতেছেন এদের আদারওয়াইজ আরও কার আছে কারের ওয়েবসাইট আছে ওই রিলেটেড ওয়েবসাইটগুলো খুঁজে নিতে হবে খুঁজে নেওয়ার পর আপনাকে লিঙ্ক বিল্ডিং করতে হবে প্রচারণা চালাইতে হবে তো প্রথম আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আপনাদের টার্গেটেড অডিয়েন্স কারা টার্গেটেড কাস্টমার কারা ওদেরকে সিলেক্ট করবেন আইডেন্টিফাই দি টার্গেটেড কাস্টমার ধন্যবাদ সবাইকে